এরপর আমরা এসে আমার লক্ষ্য করব যে আপনি লাইসেন্স পাইছেন উইদাউট লাইসেন্স কার্যক্রম চালাবেন না আপনার যদি চেষ্টা অব্যাহত থাকে কত আছে দর্শক দেখেন এগুলো এই অবস্থা কেন আপনি কোন কোম্পানি ইন্দো বাংলা যেটাতে গিয়েছিলাম Gracias. নোটিশ নেওয়া হয়েছে একটু অন্যদের সুযোগ দেন এটা কিন্তু পাচ্ছে না পাচ্ছে আচ্ছা। না থাকে যান লাইট জ্বালা না কেন লোসেটিলের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মতো ডিজাইন কবি কাজলটা ছোট হওয়ার কথা আর কমিটিটা বড় হওয়ার কথা এটা উল্টা করা হ্যাঁ, শুনুন যেটা করছে লোসেক ফিল্টারে কপি নকল করছে লোসেক ফিল্টার আবার আচ্ছা, আল্লাহ বন্ধ হয়ে গেছে তাহলে আমরা আপনার দামও বন্ধ হয়ে গেছে আপনার যখন লাইসেন্স আল্লাহ দান একটু তখন চালাইছেন তখন টাইম নাই তাহলে চালাইতে পারবেন তাহলে বন্ধ রাখেন বন্ধ রাখুন আমি আর একটা লাইসেন্স নিয়ে দেন আমি আপনার প্রোডাক্ট এই যে প্রোডাক্টগুলো যদি এক এখন আমার প্রোডাক্ট আমরা স্কোয়ার আপনি টাকাটা জমা দিচ্ছেন দেখে আমি মেনে নিলাম আমরা এরপর আমরা এসে আমরা লক্ষ্য করব যে আপনি লাইসেন্স পাইছেন উইদাউট লাইসেন্স কার্যক্রম চালাবেন না আপনাদের চেষ্টা অব্যাহত থাকে ম্যাডাম ডিয়ার ডিগ্রি আন্তর্জাতিক যে মান এটা ডিয়ার নাম্বার ডিএলএসটা একটু কনফিউজিং এটা আমাদের কাছ থেকে নেয় না ও এই দেখেন ডিএন এখানে ডিএলএস আছে যেহেতু লাইভ স্টক এটা লাইভ স্টক থেকে শিক্ষিত প্রাপ্ত হ্যাঁ এই সূত্রে এটা দেখা মাদক বৈধ হয়ে গেছে এই ধরনের ডিএলএস ডিআর ছাড়া যাদের পাবেন স্যার ভাই Thank you.